কাবুলের পর আফগান প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ নিল তালেবান কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা প্রকাশ করেছে এই ভিডিও তাতে দেখা যায় প্রেসিডেন্টের চেয়ার এবং মিটিংয়ের টেবিলে বসে রয়েছেন তালেবান সদস্যরা এ সময় কাবুলের সব সরকারি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ কার্যালয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কথা পড়ে শোনান এক তালেবান নেতা খুব শিগগিরই ইসলামিক শাসন ব্যবস্থা কায়েমের ঘোষণাও আসে এদিকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদিন জানিয়েছেন কাবুলের সব দূতাবাস বিদেশি কূটনীতিক এবং রাজধানী রাজধানীবাসী নিরাপত্তার দায়িত্ব বর্তমানে তাদের একই সময় ভিডিও বার্তায় তালেবানের জ্যেষ্ঠ নেতা মোল্লা আব্দুল খানি বারাদার জানান এই বিজয়ে উল্লসিত বা অহংকার করার কোনো প্রয়োজন নেই কারণ একমাত্র আল্লাহর ইচ্ছায় সাফল্য পেয়েছে তালেবান সমন্বয় পরিষদের সাথে আলোচনার পরই ক্ষমতার পূর্ণাঙ্গ স্বাদ পাবে তালেবান এমনটাও জানান ওই নেতা uh, uh, মুসলমান মিলাত এই বিজয়ে আফগানিস্তানের সব বাসিন্দাদের অভিনন্দন একই সাথে তালেবান মুজাহিদদের বলতে চাই অনাকাঙ্ক্ষিত এবং দ্রুততার সাথে আমরা সাফল্যে পৌঁছেছি আল্লাহর ইচ্ছায় সেটা সম্ভব হয়েছে সুতরাং অহংকার করা চলবে না আস্তে আস্তে গোটা জাতির দায়িত্ব নেব আমরা নিরাপদ এবং সুরক্ষিত ভবিষ্যৎ গড়ব আফগানদের